বন্ধুরা আমরা এখন আছি গঙ্গা নদীর ওপর মায়াপুর যাওয়ার পথে এখন আমরা নৌকোতে উঠে পড়েছি নৌকো পেরোলেই নদীর ওপার ইস্কন মায়াপুর আজ আমরা আপনাদের মায়াপুর ও নবদ্বীপের সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো নৌকোতে খুব ভিড় বহু লোক যাচ্ছে ওপারে কিছু স্থানীয় আছে বেশিরভাগ বাইরে থেকে আসা সকালে এখানে দুটি নদী মিল হয়েছে তার ওপারেই মায়াপুর ইস্কন আমরা যাব ওখানে সমস্ত কিছু দেখব কোথায় থাকার ব্যবস্থা আছে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নদীর একদম পাড়েই রয়েছে প্রথমেই মন্দির দেখতে পেলাম সবার প্রথমেই তারপর আমরা এগিয়ে যাব নদীর ভিউটা আপনাদের দেখাবো লঞ্চ আছে নৌকো আছে সব কিছুই আছে পাশাপাশি একটি কাকু আছে যে পেয়ারা বেল অনেক কিছু চাট তৈরি করে বিক্রি করতেছে আমরা প্রথমে এখানে একটু খেয়ে দেখব কেমন খুবই সুন্দর লাগলো খেয়ে খুব দুর্দান্ত বানিয়েছে কাকু আপনারাও আসুন চেখে দেখবেন আমাদের সকল বন্ধু বান্ধবরা মিলে আমরা এসেছি আরেকটি এখানকার বিশেষ জিনিস একতারা যেটা এখানেই সব থেকে বেশি প্রচলিত এই নদীর পাড়েই সবচেয়ে বেশি মানে পাওয়া যায় আপনারা এখান থেকেই এটি পাবেন সব থেকে বেশি এখানেরই প্রচলিত জিনিস এই নৌকা আবার ঘুরে চলে যাবে আমরা এবার এখান থেকে বাইরের দিকে বেরোবো এ হচ্ছে নৌকোর টিকিট পাঁচ টাকা করে নেয় নৌকোতে পারাপার করতে নবদ্বীপ থেকে মায়াপুর এবার আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব সামনেই আমাদের গেট রয়েছে গেটের ওপার থেকেই সমস্ত মন্দির শুরু খুব সুন্দর জায়গা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব লোকের যাতায়াত আছে বহু লোক যায় আসে প্রথমেই মন্দিরে প্রবেশ করে আমাদের থাকার জায়গার জন্য দেখতে এসেছি জায়গা যেটা হচ্ছে গদা ভবন এখানে আমরা জন্য চেষ্টা করব এখানে রুম খালি আছে কিনা রুম খুব কমই খালি পাওয়া যায় আমরা দেখবো এখানে খালি আছে কিনা আমাদের অনেকে গেছে করে চেক করার জন্য এটা দেখতে পাচ্ছেন এই হলো গদা ভবন খুব সুন্দর এটা একদম মন্দিরের পাশেই এখানে থাকলে আপনি সবসময় মন্দিরকে কাছ থেকে দেখতে পাবেন তো এখানে আমাদের রুম পাওয়া গেল না আমরা বেরিয়ে যাব অন্যদিকে আরও কোথাও রুম দেখার জন্য খুব ভিড় আজ বহু লোক বাইরে থেকে এসেছে একটাও রুম খালি নেই এরপর আমরা যাব গীতা ভবন ওটাও খুব বড় ওখানে দেখা যাক রুম পাওয়া যায় কিনা আপনাদের দেখালাম এই হলো গীতা ভবন এখানে নাম্বারও দেওয়া আছে আগে থেকে বুকিং করতে পারেন খাবার দাবার সব কিছু পাওয়া যায় এখানে এই হলো গীতা ভবন সামনে থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম সুন্দর করে সাজানো রয়েছে আমরা ভেতরটাও দেখাবো এখানে আমরা রুম পেয়েছি ভেতরটা খুব ভালো রকম বারান্দা করে সাজানো আছে পরপর সকলের ভেতর পাশে বারান্দা আছে রুমগুলো খুব সুন্দর চারজনের বেড চারশো টাকা করে ভাড়া নেয় খুব অল্প ভাড়ায় চারজন সকাল আটটা থেকে পরদিন সকাল আটটা অবধি চারশো টাকা করে ভাড়া এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জানলার ভিউটা মন্দির একদম সামনে দেখা যাচ্ছে পুরো জায়গাটা ভালোভাবে আমাদের রুম হয়ে গেছে এবার আমরা একটু বাইরের দিকে বেরোবো আমরা এখন একটু গোশালার দিকে যাব প্রথম ওখান দিয়ে শুরু করব তারপর পরে পরে মন্দিরগুলো আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন গরুগুলি খুব সুন্দর সুন্দর সিংগুলোও খুব সুন্দর লাগছে দেখতে এখানে অনেক গরু আছে এখন গরুগুলো চড়াতে নিয়ে চলে গেছে তাই খুব বেশি নেই দুপুরের পর এগুলো আবার ঘুরে আসবে তখন দেখতে পাবেন আরও অনেক থাকবে দেখতে পাচ্ছেন খড়ের গাদাটি খুব বড় ছবিতে ঠিক বোঝা যাচ্ছে না অনেক বড় এখানে প্রচুর পরিমাণে গরু আছে অনেক লোকেরা আসে এদের খাবার দেয় এই দেখতে পাচ্ছেন গোশালাতে ঢোকার দরজা খুব সুন্দরভাবে সাজানো এরপর আমরা যাব খাওয়া দাওয়ার দিকে দুপুর হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা কুপন কেটে নিয়েছি চল্লিশ টাকা করে তিনজনে দেখা যাক ভিতরে কেমন সকলে লাইন দিয়ে দাঁড়িয়েছে খেতে যাওয়ার জন্য এখানে অনেক জায়গায় খাবার দেওয়া হয় আপনারা যেখান থেকে খুশি খেতে পারেন ভেতরে খুব লোক একসঙ্গে সারি সারিভাবে বসেছে একসাথে প্রায় ছশো সাতশো লোক হবে আপনাদের দেখাবো কিভাবে এখানে পরিবেশন করছি প্রথমে দিল খিচুড়ি এখানে সকল প্রভুরা খুব ভালোভাবে খাবার পরিবেশন করে জলে গ্লাস দিয়েছে সবাইকে দেখতে পাচ্ছেন বহু লোককে একসঙ্গে খাওয়ানো হচ্ছে এরপর আমরা বেরোবো খাওয়া দাওয়ার পর মন্দিরের দিকে একটু এই হলো আসল মন্দির নতুন মন্দির এখনও তৈরি হয়নি এই মন্দিরেই এখন সকল কিছু আসে যারা সকল এখানেই দেখার জন্য আসে এটি নতুন মন্দির তৈরি হচ্ছে দু হাজার তেইশের লাস্টে এটি খোলা হবে এখনও খুব কাজ বাকি আছে এখনও তেইশ অবধি কমপ্লিট হবে কিনা সম্ভব নেই এটি বাইরের রাস্তা দেখতে পাচ্ছেন আমরা একটু ঘুরতে বেরিয়েছি এটি চাঁদ কাজীর সমাধি খুব বিখ্যাত পুরানো এখানে একটি বট গাছ আছে এইখানে কাজী সাহেবের সমাধি ইনি মুসলিম হয়েও হিন্দু ধর্মের প্রচার করেছিলেন তার জন্য তাকে তার ধর্ম থেকে বহিষ্কৃত করা হয় এখানে এলে আপনারা জানতে পারবেন আরও বহু কিছু রহস্য এখানকার এটি মায়াপুরের জগন্নাথ মন্দির ভেতরে যাই দেখা যাক এখানে ঢোকার জন্য কোনো টাকা লাগে না সব কিছুই বিনা পয়সায় আপনারা দেখতে পাবেন ভিতরে দেখতে পাচ্ছেন বাগান করে সাজানো রয়েছে সামনেই মন্দির আমরা ঢুকবো ভিতরে মন্দিরটি দেখতে পাচ্ছেন সামনেই আছে এখানে কিছু জিনিসপত্র বিক্রয় হচ্ছে প্রথমেই আমরা দেখতে পেলাম গরুর মহারাজের একটা মূর্তি বাইরে রয়েছে মন্দিরের একদম সামনেই ভেতরে কিছুজন গীতা আরও বিভিন্ন রকমের বই বিক্রয় করছে এখানে এসব বই আপনারা খুব অল্প দামে পাবেন এই হলো এখানকার জগন্নাথ দেবের মন্দিরের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রা খুব সুন্দর দেখার মতন একটা দৃশ্য আছে এখানে বহু লোকের সমাগম

স্থানীয় লোক সবসময় থাকে এছাড়াও বাইরে থেকে প্রচুর পরিমাণে লোক আছে হলেন শিল প্রভুপদ আছেন প্রভুপাত ইনি আমাদের দেশে এবং বাইরে চারিদিকে ধর্মকে প্রচার করেছেন বহু মন্দির প্রতিষ্ঠা করেছেন ঠিক মন্দিরের পেছনে আমরা দেখতে পাচ্ছি আরেকটি মন্দির এটিও খুব সুন্দর এটি একটি তুলসী মঞ্জুরির মঞ্চ এখানে একশো আট হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ঘোরার কথা বলেছে এখানকার একটু খাবার খেয়ে দেখলাম ঘুগনি খুব সুন্দর বানিয়েছে কাকু খাওয়া দাওয়ার পর আমরা যাচ্ছি এইবার এটা একটি শিব মন্দির খুব পুরানো একটা বট গাছের ভেতর চৈতন্য মহাপ্রভুর একটু অন্য ধরনের একটা মূর্তি আছে এখানে এখানে আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আমরা সন্ধ্যা আরতির সময় এসেছি দেখতে পাচ্ছেন চারিদিকে প্রায় অন্ধকারই এখানকার রূপ আপনাকে মুগ্ধ করবে চারিদিকে শুধু মন্দির খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এখানে সকলে মালা দিয়ে এর চারপাশে একশো বার ঘুরতে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে এ দেখুন সামনে আমাদের শ্যামকুণ্ড সন্ধে হয়ে গেছে আপনাদের দেখাতে পাচ্ছি না পুকুরটা এখানে জল মাথায় নিলে খুব পূর্ণ হয় কোনো কিছু সূচি দেওয়া আছে পা ধোয়া বা জলে কুলকুচি করা বারণ শুধু মাথায় জল নেওয়ার জন্য বলেছে আমরা আরও যাব এরপর আমরা যাব মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মস্থান এখানেই আমরা দেখব এখানে মহাপ্রভু স্বয়ং বিরাজমান এখান থেকেই মহাপ্রভুর জন্ম হয় এই হলো এখানকার ভেতরে আরও অনেক রকমভাবে ভেতর সাজানো আছে বহু কিছু মূর্তি ছবি দেওয়ালগুলো খুব ভালোভাবে সাজিয়ে তোলা আছে দেখতেই পাচ্ছেন এটা আমরা একটা স্কুলে যাচ্ছি স্কুলে একটা সামাজিক অনুষ্ঠান হচ্ছে সকলকে ভেতরে যাওয়ার অনুমতি আছে তাই আমরা একটু যাচ্ছি ভেতরে কেমন কি দেখার জন্য এনারা স্কুলের অধ্যায়ক এ হলো স্কুল প্রোগ্রাম আমাদেরও বসতে দিয়েছে বহু বাইরে থেকে অনেকে এসেছে স্কুলের প্রোগ্রাম দেখার জন্য অন্যান্য সময় স্কুলে প্রবেশ নিষেধ কিন্তু এখন অনুষ্ঠানের জন্য সকলকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে স্কুল থেকে খাওয়ারও ব্যবস্থা করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকল বন্ধুরা মিলে খেতে বসেছি খাবার দেখব খিচুড়ি আছে চিপস আছে মিষ্টি আছে আর ওখানকার স্পেশাল মিষ্টি তার সঙ্গে আচার ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা ফিরে যাব আমাদের রুমে গীতা ভবন রাতের বেলার রূপ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে পরবর্তী সকাল আমাদের রুমের জানলা থেকে আপনারা সকালবেলার ভিউ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আমরা বেরোবো আপনার সারাদিন আপনাকে আবার দেখাবো এবার আমরা যাব নবদ্বীপ ধাম শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ নবদ্বীপের জল মন্দির আপনারা দেখতে পাচ্ছেন ঠিক পুকুরের মাঝখানে একটি মন্দির রয়েছে পেছন পাশে রয়েছে আরেকটি মন্দির এ হলো সেই মন্দির এখনও এখানে নির্মাণ কার্য চলছে এটি আপনারা যেটি দেখছেন এখানে হরে রাম হরে কৃষ্ণ এই বাণী এখান থেকেই প্রথম উচ্চারিত হয়েছিল এবং সারা বিশ্বে এখান থেকেই প্রচার হয়েছিল দেখতে পাচ্ছেন জায়গাটি আমরা ভেতরে প্রবেশ করব তার আগে এখানে কিছু লেখা রয়েছে আমরা পড়ে দেখব কি লেখা রয়েছে এখানে কিছু বাণী লেখা রয়েছে নিতাইয়ের বলা কিছু বাণী আমরা পড়ে দেখুন ভেতরে খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণের প্রেম লীলা মূর্তিগুলো বাইরে থেকে ঘেরা রয়েছে যাতে ভেতরে কেউ প্রবেশ না করতে পারে বা হাত লাগাতে পারে তার জন্য বাইরে থেকে ঘেরা আছে দেখতে পাচ্ছেন এখানে রাধাকৃষ্ণের প্রেম লীলা খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে কৃষ্ণ তার মায়ের সঙ্গে খেলা করছে রাধাকৃষ্ণ একসাথে ঝর্ণার পাশে বসে আছে আমরা এসেছি নবদ্বীপের ষাট ফুটের গৌরাঙ্গ দেখতে আপনাদের দেখাবো সামনেই এখন নবদ্বীপের সেই এক বিখ্যাত জায়গা ষাট ফুটের গৌরাঙ্গ এখানে খুব ভালোভাবে সাজানো রয়েছে সামনে পর্বতের মতো রয়েছে দূর থেকে ছোট লাগলেও সামনে থেকে এটি ষাট ফুটের

জল মন্দিরে দেখুন এখানে পাশে অনেকগুলি হরিণ রয়েছে অন্যান্য জায়গার চেয়ে খুব সুন্দর এখানে হরিণগুলি একদম সামনে থেকে আপনি হাত লাগিয়ে দেখতে পারবেন মন্দিরগুলোর আর বিচারে ধন্যবাদ সকলকে